আপনি সাইডে আসেন আপনি আমি সাইডে আসেন আপনি চারজন মানুষ দুইটা বাচ্চা একজন মহিলা তাকে নিয়ে আপনি মোবাইলে কথা বলতে বলতে চালাচ্ছেন আপনি নামেন মোবাইলে কথা বললে এই যে একটা বাচ্চা ওই যে একটা বাচ্চা লকডাউনের সপ্তম দিনে অসহিংস হয়ে পড়েছে বরিশালের বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলাচল আগের চেয়ে বেড়েছে রাস্তাঘাটে লকডাউনের চিত্র উধা হয়ে গেছে খুলেছে অধিক সংখ্যক দোকানপাট এদিকে লকডাউন বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন মেট্রোপলিটন পুলিশ ও নগরীর বিভিন্ন প্রবেশপথসহ বিশটি স্থানে চেকপোস্ট স্থাপন করেছে মেট্রোপলিটন পুলিশ ও নগরীর বিভিন্ন প্রবেশপথ সহ বিশটি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে এছাড়া সেনাবাহিনী বিজিবি র্যাব এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে লকডাউনের সপ্তম দিনে বরিশালের রাস্তাঘাটের চিত্র ছিল আগের ছয় দিনের চেয়ে একেবারেই আলাদা পায়ে হেঁটে রিক্সায় মোটরসাইকেলে এবং ব্যক্তিগত যানবাহনে চলাচল করেছে হাজার হাজার মানুষ কেউ কাজের সন্ধানে কেউ বাজারে এবং অনেকে ঔষধ কিনতে এবং হাসপাতালের উদ্দেশ্যে রাস্তায় বের হওয়ার কথা বলেছেন তবে কিছু সংখ্যক মানুষ অজুহাত সৃষ্টি করে রাস্তায় বেরিয়েছেন নগরীতে অধিক সংখ্যক দোকানপাট খুলেছে এক শাটার খোলা রেখে বেচা বিক্রি করছেন তারা পুলিশ কিংবা ভ্রাম্যমান আদালত দেখলেই শাটার আটকে দিচ্ছেন ব্যবসায়ীরা এদিকে নগরীর বিভিন্ন প্রবেশপথসহ বৃষ্টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষ এবং যানবাহন নিয়ন্ত্রণ করছেন পুলিশ লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সেনাবাহিনী বিজিবি র্যাব এবং পুলিশেরও টহল জোরদার করা হয়েছে এছাড়া নগরী ও জেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলা এবং উপজেলা প্রশাসন আমরা ভারতের প্রতিবেশী হিসেবে আমরা সিভিয়ার একটা অ্যাটাকের আশঙ্কা আছি সেহেতু সরকারের একটা কঠোর নির্দেশনা ছিল যেন লকডাউন সঠিকভাবে বাস্তবায়িত হয় যাতে করোনা সংক্রমণটা আমরা প্রতিরোধ করতে পারি এবং সংক্রমণটাকে আমরা সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারি তো আজকে সকালে আমরা যখন বেরোই দেখলাম যে প্রচুর মানুষ বিনা কারণে বাইরে এসেছে এবং তারা বিভিন্ন ধরনের এলোমেলো অজুহাত দিচ্ছে এবং প্রচুর মোটর সাইকেল আরোহীকে আমরা পাই সো আমাদেরকে একটু কঠোর হতে হয় সো এদের বিরুদ্ধে আমাদের অর্থদণ্ডর মাধ্যমে এদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করছি জি আমরাও সকাল থেকে দেখলাম যে আজকে অন্যান্য দিনের তুলনায় লোকজন বেশি জন্য আমরা একটু কঠোর অবস্থানে আছি যেন আগামীতে আমরা লকডাউনটা বাস্তবায়ন করতে পারি তো আমাদের মোবাইল কোর্টটা আমরা সকালে বিকালে আমরা প্রচুর মোবাইল কোর্ট করতেছি যেন মানুষের কাছে আমরা সরকারের বার্তাটা পৌঁছে দিতে পারি আমরা সরকারের সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় তাদেরকে অর্থদণ্ড করতেছি এবং সতর্ক করতেছি এবং আমরা মাস্ক বিতরণ করতেছি স্বাস্থ্যবিধি এবং লকডাউন উপেক্ষা করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত বরিশাল জেলা প্রশাসক জসিমুদ্দিন হায়দার জানান সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন গত সাত দিনে প্রায় আড়াইশো ভ্রাম্যমাণ আদালত সাড়ে চারশো মানুষকে চোদ্দ লাখ টাকা জরিমানা করেছে বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাকেই শাস্তির আওতায় আনা হচ্ছে এই গত সাত দিনে আমাদের মোবাইল কোর্ট করেছে আমরা প্রায় আড়াইশোর উপরে মামলা করেছি প্রায় সাড়ে চারশোর উপরে এবং আমরা জরিমানা করেছি এই পর্যন্ত প্রায় বারো থেকে চোদ্দো বারো লক্ষ সামথিং চোদ্দ লক্ষের কাছাকাছি চলে গেছে আজকে দুপুর পর্যন্ত তো আপনি বুঝতেই পারছেন যে আসলে আমরা কতটা কঠিনভাবে লকডাউন এবং শাটডাউন করছি আমরা মানুষকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে দয়া করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না অবশ্যই আপনাকে নিজেকে সুস্থ রাখতে হবে সুরক্ষা রাখতে হবে আপনি না থাকলে আপনার পরিবেশ সুরক্ষা হবে না আপনি জানেন যে প্রতিদিন করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে বরিশালে এবং প্রতিদিন হাসপাতালে আমাদের অ্যাকোমোডেশন ফুলফিল হয়ে যাচ্ছে কয়েকদিন পর হয়তো আমরা জায়গাও দিতে পারবো না তো আমরা জানি না ভবিষ্যৎকে আমরা অনুরোধ করব বরিশালবাসীকে যে আপনার মাধ্যমে দয়া করে আপনারা ঘরে থাকুন আমরা আমাদের quick response team triple three আমাদের হটলাইন সব কিছুতেই আমাদের ফোন করলে আমরা খাবার পৌঁছে দেবো আমরা পৌঁছে দিচ্ছি আপনারা দয়া করে আমাদের উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন আমরা আপনাদেরকে খাবার পৌঁছে দেবো স্মার্ট ছেলে না তো আপনি জানেন না যে আপনাকে মাস্ক পরে বাইরে আসতে হয়েছে ঠিক আছে বাইরে বিকাশে তো ঠিক আছে ওকে নিলাম যদিও বিকাশের অনুমতি না মাস্টার আছে আমি নিজে আপনাকে দেখছি মাস্টার ছাড়া আমি নিজে আর চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি মাস্টার আপনি কেন বললেন মাস্টার কোনো কথা নেই হ্যাঁ, আমি রাগ করে আপনাকে শাস্তি দিচ্ছি না আমি আপনার শাস্তিকে মাফ করতেছি থেকে জন্য বিশেষভাবে করা হলো সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি আসুন আমরা সবাই মিলে করোনা প্রতিরোধ করি